ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন আমাদের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার মায়া টিভি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি শরীফুল ইসলাম আপনাদের মাঝে আবারও চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে রাখি আমার চ্যানেলটা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল আইকনটি অন করে রাখুন আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো কথা না বাড়ি আজকে মূল ভিডিও শুরু করা যাক তো আজকে ভিডিওটি তাদের জন্য যারা মেসেঞ্জারের গ্রুপ যে গ্রুপে আপনি জয়েন আছেন যদি ইচ্ছা হয় যে আপনি গ্রুপ থেকে বেরোয় আসবেন তো কিভাবে আপনি লিভ নেবেন অর্থাৎ বেরোয় আসবেন তা আমি সেটা দেখাবো তা আপনার অনেক মেসেঞ্জার অনেক প্রবলেম হয় যে কোনো একটা খারাপ গ্রুপে আপনি কেউ আপনাকে অ্যাড করাই দিয়েছে বা ঢুকে গেছেন এখন আপনি সেই গ্রুপ থেকে বাদ দিয়ে আপনি বেরোয় আসতেছেন কীভাবে বের হবেন তো আপনার প্রথম মেসেঞ্জারে যাবেন যাওয়ার পরে সেই গ্রুপে প্রবেশ করবেন তো আপনি যে গ্রুপ থেকে বের দিয়েছেন সেই গ্রুপের মধ্যে যাবেন যাওয়ার পরে দেখবেন উপরে একটা আই চিহ্ন আছে সেই আই চিহ্নতে ক্লিক করবেন তো আমি আই চিহ্নতে ক্লিক করলাম করার পরে একটু নিচের দিকে যায় দেখবেন অনেক কিছু লেখার পরে দেখবেন এদিকে লেখা আছে যে লিভ গ্রুপ দেখছেন লিভ গ্রুপ এরকম একটা চিহ্ন দেওয়া আছে তো আপনারা ওইখানে ক্লিক করবেন করার পর এই যে লিভ লিভিতে ক্লিক করবেন তো হয়ে গেছে দেখেন সেই গ্রুপটা চলে গেছে আপনার যদি কোনো গ্রুপ থেকে বেরোনোর ইচ্ছা হয় তো লিভ হলে গ্রুপটা চলে যাবে এইভাবে গ্রুপ থেকে বেরোতে হয় তো আমি এর আগে একটা ভিডিও দিয়েছি যে আপনি কিভাবে গ্রুপ মেসেঞ্জার গ্রুপ খুলে একসাথে অনেক কয়জন মিলে কথা বলবেন সেই ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার দরকার পড়ে তাহলে আপনি দেখে নিতে পারেন তো